আসসালামু আলাইকুম সম্মানিত সুধি ভাই বোন বন্ধুগণ আমি এর পূর্বে একটি ভুট্টা ক্ষেত নিয়ে একটি আপলোড করেছিলাম যেটাতে শুধু গাছ দেখাতে পেরেছিলাম এবং ততটা ফল ভুট্টা ফল দেখাতে সক্ষম হয়নি তো আজকে যে ব্লগটি আমার সেটি হচ্ছে যে ভুট্টা ফলটা আসলে এই যে দেখতে পাচ্ছেন এই যে ভুট্টা ফল যদি ফসল ভালো হয় তাহলে একটি গাছে দুটি করে ফল হয় এই যে দেখছেন এই যে একটা ফল এরপর দেখছেন এই যে একটা ফল কত সুন্দর আসলে ক্ষেতগুলো দেখতে সত্যিই অসম্ভব সুন্দর লাগে এত সবুজ আর আপনারা ভিডিওগুলো আমার ভালো লাগলে আপনারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এগিয়ে যেতে সাহায্য করবেন এই দেখুন এই যে দেখা যাচ্ছে এই যে বর্তমান চাষবাস করে বেশি একটা লাভবান হওয়া যায় না তারপরও ফসলের জমিন তো আর ফেলে রাখা যায় না আপনারা ভুট্টা ক্ষেত উপভোগ করুন আমি ঘুরে ঘুরে দেখাচ্ছি আপনাদের অনেক বড় বড় ফলগুলো যদি খুলে দেখানো যেত আমি একটা খুলে দেখাইতাম কিন্তু আমি চাচ্ছি না যে আমার কারণে একটা ফলের ক্ষতি হোক এই যে গাছটিতে দুইটি ধরছে এই যে এই গাছটাতে একটি ধরছে মাত্র এরপরে এই যে গাছটিতে ধরছে যদি গাছগুলো সবল হয় তাহলে প্রত্যেকটা গাছেই দুইটি করে ফল ধরে আর যদি গাছগুলো একটু দুর্বল হয় তাহলে একটা ফলেই বেশি দেখা যায় এই যে এই গাছটাতে দুইটা ফল ধরছে এরপর এই যে এই গাছটাতে দুইটা ফল ধরছে এই যে এই গাছটাতে দুইটা ফল ধরছে এই যে এই গাছটাতে দুইটা ফল ধরছে আপনারা উপভোগ করতে থাকুন তুমি আমার জীবনের ভাবনা হৃদয়ের সুখের গলা নিজেকে বলতে পারি তোমাকে যাবে না বলা হৃদয়ের সুখের দোলা তোমার জীবনে ভাবনায় হৃদয়ের সুখের দোলা 是都可以。 গ্রামের প্রকৃতি দেখতে ভীষণ ভালো লাগে